বিসমিল্লাহির রহমানুর রহিম সোলমান নবী ছিলেন সারা জাহানের বাদশাহ আঠারো হাজার মুকলুকাতের মধ্যে সকাল মুখলুকাত ওনার কথা বুঝতেন এবং উনিও সকলের কথা বুঝতেন এবং আজকের আলোচনার বিষয় সোলমান নবী সোলোমান বাদশাহ রানী বিলকিস এর সাথে বিয়ে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আপনারা যদি ভালো মনে করেন তাহলে সাবস্ক্রাইবার কমেন্ট লাইক করে আমাদেরকে উৎসাহ দিবেন সুলাইমান নবীর এক পাল গোড়া ছিল শোয়ার করার উদ্দেশ্যে এই গোড়ায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতেন তখনকার দিনে পুরো বিশ্ব বাদশাহ সুলাইমান নবী শাসন করতেন একদিন গোড়ায় চড়ে আহরণে বিলম্ব ঘটায় তার নামাজ কাজা হয় রাগে গোড়ার লাগাম কেটে দেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করে এবং নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ সুলাইমান নবীকে বললেন তোমার নিজের ভুল বুঝতে পারার কারণে এবং গোড়ার লাগাম কেটে দেওয়ার কারণে সুলাইমান বাদশার প্রতি আল্লাহ খুশি হন আল্লাহ বাতাসকে নির্দেশ দেন সুলাইমান নবী বাতাসের সাহায্যে পুরো রাজ্য চালাতে পারবে যেখানে যাবে প্রয়োজন অনুসারে সুলাইমান নবীকে বাতাসের সৈন্যের উপর সুলাইমানি তক্ত বিশাল আকার তৈরি করে সৈন্য সশস্ত্র বাহিনী চালাতে পারে হাজার হাজার জিন ও দেওদানব সকলেই সুলেমান নবীর কথা শুনত ও মানত সুলেমানি তকতে সৈন্য সামগ্রী কোনো খাদ্যদ্রব্য সুলেমান নবীর অভাব ছিল না একমাত্র অভাব ছিল পানির সুলেমানি তকতের উপর শোয়ারের সময় সূর্যের আলো না পড়ার জন্য পাখিরা ডানা মেলে ছায়া দিতেন আল্লাহর কুদরতে পাখিদের মধ্যে একটা পাখি ছিল হুদুদ পাখি সুলাইমান নবী সৈন্য সামন্ত তকত নিয়ে যেখানে যেতেন সেটা মরুভূমি বা অন্য কিছু হোক হুদুদ পাখি ঠোঁটের সাহায্যে জমিনে ঠোঁট দিয়ে পরীক্ষা করে বুঝতে পারতেন কোন স্থানে পানি পাওয়া যাবে তাহা নির্ণয় করে সুলাইমান নবীকে বলতেন সুলাইমান নবী দেওদানব জিনদের যখনই নির্দেশ দিতেন ততক্ষণই দেওদানবের মাটি সরিয়ে পানির সন্ধান করে নিতেন সুলাইমান নবী ছিলেন তখন পুরো বিশ্বের বাদশাহ সুলাইমান নবী একদিন ইয়েমেনের অঞ্চলে যান সেখানে সুলাইমান নবী বুঝতে পারেন এক স্থান থেকে সূর্যের কিরণ পড়তেছে তখন বোঝা গেল হুদুদ পাখি ওই স্থানে নাই তখন সুলাইমান নবীর রাগান্বিত হন এবং হুদুদ পাখির উপরে অনেক ক্ষোভ প্রকাশ করেন এবং মন্তব্য করেন হুদুদ পাখি আসলে তাকে শাস্তির ব্যবস্থা করা হবে এদিকে পাখিদের রাজাকে পাঠালেন হুদুদ পাখির খোঁজে পাখির রাজা দেখতে পায় হুদুদ পাখি আসতেছে সুলাইমান নবীর হুদুদ পাখিকে রাগান্বিত হয়ে বলে তোমাকে হত্যা করা হবে অনুমতি ছাড়া তুমি কোথায় গিয়েছিলে তখন হুদুদ পাখি বলে আমি বিলকিজের রাজ্যে যাই সেখানে গিয়ে দেখতে পাই এক সুন্দর মায়া পরিবেশে সুন্দরী রানী বিলকিসকে এত খুব সুন্দরী নারী তার রাজ্যে সকল প্রজারা রানীসহ সূর্যের পূজা করতেছে এ খবর সুলাইমান নবীকে দেওয়ার পর সুলাইমান নবী বলে ওঠে সারা জাহানের বাদশাহ আমি আমার রাজে অগ্নিপূজারী রানী বিলকিস অবস্থান করে হুদুদ পাখিকে নির্দেশ দিলেন সুলাইমান নবী চিঠি দিয়ে রানী বিলকিসকে পৌঁছানোর জন্য সুলাইমান বাদশাহ প্রথমে বিসমিল্লাহ আল্লাহর নাম বলে রানী বিলকিসকে পত্র লেখে তোমরা সূর্য পূজা বন্দনা করলে তোমাদের রাজ্যে হামলা করা হবে হুদুদ পাখি চিঠি নিয়ে গিয়ে দেখে রানীর ঘরের সমস্ত দরজা জ্বালানা বন্ধ একটি জ্বালানা ফাঁক রেখেছেন সূর্যের কিরণ যেন গড়ে পড়ে পূজা করার জন্য ওই ফাঁক দিয়ে হুদুদ পাখি বিলকিজের সামনে ফেলেন বিলকিস দেখতে পেয়ে চিঠি খুলে দেখেন আল্লাহর নাম বিসমিল্লার সাথে চিঠি লিখে রানীকে দমক দিল এ অবস্থায় রানী বিলকিস মন্ত্রীদেরকে নিয়ে জরুরি সভা ডাকেন সুলাইমান নবীকে কিভাবে গায়েল করা যায় সুলাইমান নবী পরকত বাদশাহ নাকি সাধারণ বাদশাহ মন্ত্রীদের মধ্যে অনেকে অনেক হুঙ্কার দিয়ে ওঠে কিন্তু বিলকিস বুদ্ধিমতার সাথে সৈন্য সমন্ত্র নিয়ে এক হাজার স্বর্ণের ইটা সুলেমান নবীর নিকট পাঠানোর উদ্যোগ নেন ওইদিকে হুদুদ পাখি সুলেমান বাদশাকে এসব খবর জানান সুলেমান নবী বিলকিজের রাজ্য পর্যন্ত জিন দানবদেরকে নির্দেশ করেন স্বর্ণের দিয়ে রাস্তা বাঁধার জন্য এক হাজার ইটা জায়গায় রাখেন বিলকিস সৈন্যবাহিনী স্বর্ণের ইটা নিয়ে সোলেমান বাদশার রাজ্যের উদ্দেশ্যে রওনা করেন সৈন্য সমন্ত্র দেখতে পায় বিলকিজের রাজ্য পর্যন্ত রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধানো ও এক হাজার স্বর্ণের ইটা খালি জায়গায় খালি পান সৈন্য সমন্ত্র মনে করেন মাইলকে মাইল যে বাদশা স্বর্ণ দিয়ে রাস্তা তৈরি করলো সেই বাদশা সামান্য কোনো ব্যক্তি নয় বয়ে খালি জায়গায় এক হাজার স্বর্ণের ইটা রেখে বিলকিজের নিকট চলে যান বিস্তারিত রানীকে জানালে রানী সুলাইমান বাদশাকে গায়েল করার জন্য বিয়ের প্রস্তাব পাঠান সুলাইমান নবী প্রত্যাখ্যান না করে বিলকিজের আমন্ত্রণ গ্রহণ করে এবং রানী বিলকিসকে আগমনের প্রস্তাব দেন এদিকে সুলাইমান নবী বক্ত সুন্দর করে সাজিয়ে পানির উপর দিয়ে কাছের সেতু তৈরি করেন জিন দানবের মাধ্যমে যা চোখে ধরা পড়ার মতো না জিন দানবদের নির্দেশ দেন রানী বিলকিজের সিংহাসন সুলাইমান বাদশার কাছে এসে সামান্য পরিবর্তন করে দেওয়ার জন্য রানী বিলকিস নিজ সিংহাসন অতি শক্ত করে তালা মেরে সুলাইমান নবীর রাজ্যে আসেন সুলাইমান নবী রানী বিলকিসকে সিংহাসনে বসতে বলেন রানী বিলকিস বলেন এই সিংহাসন আমার সিংহাসনের মতোই লাগে সুলাইমান নবী পরে বিলকিসকে অনুমতি দেন পানি পার হওয়ার জন্য কিন্তু বিলকিজের চোখে ধরা পড়ে নাই এত সূক্ষ্ম সেতু অলৌকিক ঘটনার মতো অনেক হাদিসেই আসছে যে বিলকিজ জিনদের জন্ম হইতে এসেছেন রানী বিলকিজের সেতু পার হওয়ার লগ্নে পা যেন পানিতে না পড়ে সুলাইমান নবী বিলকিজের পায়ের গোড়ালিতে হাত দিলে অনুভব হয় সে কোনো জিনের জন্মগত নয় ইনসানের জন্মগত রানী বিলকি সুলাইমান নবীর সকল আল্লাহ প্রদত্ত কর্মকাণ্ড বুঝতে পেরে সুলাইমান নবীর কাছে কালেমা পড়ে সূর্য পূজারি সেরে আল্লাহ ও নবীর উপর ইমান আনেন এবং সুলাইমান নবীর সাথে বিলকিসের বিয়ের সম্পর্ক হয়